আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন অ্যাপস এক্সপার্ট ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিও থেকে জানাই আপনাকে স্বাগতম আপনার যে কোনো স্মার্টফোনে আপনার যে কোনো স্মার্টফোনে আইফোন টুয়েলভ ভার্সান ব্যবহার করতে পারবে আপনার যে কোনো স্মার্টফোনে আইফোন টুয়েলভের যতগুলো ফিচার আছে সেগুলো ব্যবহার করতে পারবেন এগুলো কিভাবে ব্যবহার করবেন কিভাবে সেটিংস করবেন এই কাজগুলো দেখার জন্য আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এই কাজটি করার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশানটা কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন আর সেটিংস করবেন চলুন দেখে নিই সরাসরি মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে আপনার স্মার্টফোনে আইফোন টুয়েলভ জব ফিল্টার ব্যবহার করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন সেটি ভিডিও শেষে আপনাকে দেখে দেবো অ্যাপ্লিকেশনের কিছু সেটিংস আমরা দেখি চলুন শুরু করা যাক ঠিক এরকম একটি ইন্টারফেস করবে আমার এখানে একটু লোডিং হচ্ছে ইন্টারফেস করার পর এখান থেকে আপনি যে কোনো একটি ওয়েল পেপার সেট করে নিতে পারেন গেস স্টার্টেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পারমিশন চলে অ্যালাউ করে দেবেন এখান থেকে ইস্ট ওকে ইন্ট এলেভেন অপশানটি অ্যালাউ করে দেবেন দিলে এখানে পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন পারমিশনটা অ্যালাউ করে দিলাম এখান থেকে স্টকে এনেবেল করে দেবেন যেখান থেকে খুঁজে দেবেন সে লার্নিং অ্যাপসটা কোন জায়গাটায় সে এনেবেল করে দেবেন এনে দেওয়ার পরে অ্যালাউ চাইলে সেটি পারমিশনটি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি যখন এই সেটিংসটা করবেন তখন এই ফুল স্ক্রিন এটা টিক মার্ক করে দেবেন নাহলে এইরকম একটা ইন্টারফেস শো করবেন দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনের উপরে back button home button feature বাটনগুলো শো করবে তাহলে এই ক্লিকটা করে দিলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে আপনি এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো ব্যবহার করতে পারবেন এখানে কেস স্টার্টে ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন লোডিং হচ্ছে একটু ওয়েট জাস্ট পরে এখানে এখানে কিছু জায়গায় ক্লিক করবেন ক্লিক করে ক্রিয়েট কেস্ট এটি এনাবেল করে দেবেন এনাবেল করে দেওয়ার পরে ক্রস চিহ্নতে ক্রস করবেন পরে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটা আইফোন ভার্সনে কনভার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটা আইফোন ভার্সনে কনভার্ট হয়ে গেছে এখান থেকে আমি আপনি আইফোনের সব রকম ফিচারটি এখান থেকে ইয়েস অপশানে সিলেক্ট করে এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দেবেন এখান থেকে আপনি সব রকম ফিচার আইফোনে ব্যবহার করতে পারবেন সব ফিউচার আইফোন টুয়েলভের যেসব ফিউচারগুলো আছে আপনি সেই ফিউচারগুলো আপনার মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন সেটা আমরা চলুন সরাসরি দেখে নিই এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে সরাসরি ব্রাউজারে চলে গেলাম প্লে স্টোরে চলে গেলাম সরি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আইফোন লাঞ্চার সার্চ করার পরে আপনার এখানে অনেক application show first application iPhone three launcher সোইস ফিফটিন লাঞ্চার ক্যালকুলেটার অ্যাপসটি ইনস্টল করুন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনস্টল করা আছে তাই আমার ওপেন অপশনটি দেখাবে আইফোনে কনভার্ট করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবে আর অ্যাপ্লিকেশনটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে ফেলা ভুলবেন না আজকে এখানে বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ